আহলুসন্নাওয়াল জামা মানে কি সুন্নাহ মানে হচ্ছে হাদিস সুন্না মানে কি বলেন তো হাদিস কোরআনের বিপরীতে সুন্নাত ব্যবহৃত হলে তার অর্থ হবে হাদিস আর ফরজের বিপরীতে সুন্নাত ব্যবহৃত হলে তার অর্থ হবে যেটা জরুরি নয় করলে নেকি আছে না করলে গুনাহ নাই সেটা সুন্নাত আর কোরআনের বিপরীতে যখন ব্যবহৃত হবে তখন হাদিস বলেন আমরা কোরআন সুন্নার অনুসারী তখন সুন্না মানে কি বলেন তো তখন সুন্না মানে হাদিস না ফরজের বিপরীতে যে সুন্না সেই সুন্না সুন্না মানে হাদিস কিন্তু দেখবেন আমাদের দেশের কিছু মুনকিরিনা হাদিস আছে এরা এখানে আটকে থেকে গেছে এই একটা দিয়ে যে সুন্না এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে বড় বড় মাঝহাবি আলে হলামারা এখানে বিতর্ক তৈরি করেছে সুন্না এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে ভুয়া কথা পার্থক্য কখন যখন সুন্নাহকে আমি ফরজের বিপরীতে ব্যবহার করছি আর যখন সুন্নাহকে আমি কোরআনের বিপরীতে ব্যবহার করছি যখন আমি সুন্নাহকে কোরআনের বিপরীতে ব্যবহার করছি তখন হাদিস আর সুন্নাতের মতো কোনো পার্থক্য নেই দলিল আবু দাউদের গ্রন্থের নাম কি বলেন তো সোনানি আবি দাউদ তিরমিজির গ্রন্থের নাম কি সোনানি তিরমিজ নাসাইর গ্রন্থের নাম কি সুনানে নাসাই সুনান এটা কিসের বহু বচন সুন্নাতের বহু বচন সুনানটা কিসের বহু বচন সুননাথের বহু বচন এখন এই বইয়ের মধ্যে কি আছে বলেন তো সব সব হাদিস আছে তো এই বইয়ের মধ্যে যদি সব হাদিস থাকে তাহলে বইয়ের নাম সুননাথ হয় কেমনে বইয়ের নাম সুনান হয় কেমনে তার মানে হচ্ছে হাদিস এবং সুননাথ একই অর্থে ব্যবহৃত হয় সমর্থবোধক যখন ফরজের বিপরীতে সুন্নাত ব্যবহার করব ওটা আলাদা আমি একটা মূলনীতি তৈরি করলাম একটা সংবিধান বানিয়ে দিলাম ওই সংবিধান থেকে বিচারক কি রায় দিচ্ছে রায় হচ্ছে আলাদা কিন্তু সংবিধানের যেটা মূলনীতি সেটা আলাদা যেমন কোরআন হচ্ছে সংবিধান কোরআন কি কোরআনের আয়াত থেকে হুকুম ফরজও বের হতে পারে কোরআনের আয়াত থেকে হুকুম সুন্নত বেরোতে পারে কোরআনের আয়াত থেকে হুকুম জায়েজও বেরোতে পারে কোরআনের আয়াত থেকে হুকুম হারামও বেরোতে পারে পারে না পারে যেমন আল্লাহ সুবহান বলছেন ওইলা হালাল তুম ফাস্তু যখন তোমরা এহেরাম খুলে ফেলো তখন তোমরা স্বীকার করো হাজিকে বলছে যে হাজি সাহেব যখন মাথা নেড়ে করে এহরাম খুলবে তখন সে কি করতে পারবে স্বীকার করতে পারবে কিন্তু বাক্যটা শুনেন যখন তোমরা এহরাম খুলে ফেলো তখন তোমরা স্বীকার করো বাক্য আদেশ বাচক সংবিধানের মধ্যে লেখা আছে মানে কোরআনের মধ্যে লেখা আছে কিন্তু হুকুম কি ফরজ মানে এহরাম খোলার পর কি সব হাজিরা স্বীকার করার জন্য দৌড়ায় নাকি হ্যাঁ স্বীকার করা কি ফরজ ফরজ না সংবিধানে আছে কিন্তু হুকুম জায়েজ হুকুম কি জায়েজ ঠিক একটা সংবিধান হচ্ছে হাদিস এবং সুন্নাত একই জিনিস আল্লাহ রসুলের মুখ দিয়ে যা বের হয়েছে তাই হাদিস আল্লাহ রসুলের মুখ দিয়ে যা বের হয়েছে তাই সুন্নাত ওটা বের হওয়া মাত্রই সংবিধানে জায়গা পেয়ে গেছে সংবিধানে কেমন পাওয়ারফুল জায়গা যেমন পাওয়ার কোরআনের আছে তেমন পাওয়ার হাদিসের আছে কোরআন এবং হাদিস কোনোদিন পরস্পর বিরোধী হতে পারে না সজল রৌশনের সাথে আমার বিতর্কে সে বারবার জিজ্ঞেস করছিল যে আমি ওই হাদিস মানি যে হাদিস কোরআনের বিরুদ্ধে যায় না এরকম কোনো হাদিস দুনিয়াতে নাই যে হাদিস কোরআনের বিরুদ্ধে যায় পৃথিবীতে কোনো সহি হাদিস নাই যে হাদিস কিসের বিরুদ্ধে যাবে কোরআনের বিরুদ্ধে দুটোই কার কাছ থেকে আসছে আল্লাহর কাছ থেকে কোরআন বের হচ্ছে আল্লাহ রাসুলের মুখ দিয়ে হাদিস বের হচ্ছে আল্লাহ রাসুলের মুখ দিয়ে তুমি হাদিস বিশ্বাস করবে না কোরআন বিশ্বাস করো কি জন্য ফেরেস্তা এসে তোমাকে বলেছে যে কোরআন আল্লাহর বাণী আর একজন নবী উঠে এসে বলেছে যে কোরআন আল্লাহর বাণী কেউ বলে মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলছে এটা আল্লাহর বাণী তো ওটাও তো হাদিস হলো যখন বললো এই যে আমি এতক্ষণ যেটা এটা এটা যদি বলে না দেয় কেমনে বুঝবে যে এটা কোরআনের আয়াত তো উনি যে বলে দিচ্ছে এটা কোরআনের আয়াত তো হাদিস ওনার মুখ দিয়ে তো কোরআন প্রমাণিত হচ্ছে তো একই মুখ দিয়ে বের হওয়া কোরআন মানবে আর একই মুখ দিয়ে বের হওয়া হাদিস মানবে না কি জন্য অসম্ভব তাহলে সুন্নাত এবং হাদিস দুটোই সংবিধানে জায়গা পেয়েছে কোরআনের মতো মর্যাদা সংবিধানে কিন্তু ওই সুন্নাত এবং হাদিস থেকে যে মাসালা বের হবে ওটা কখনো হারাম হতে পারে কখনো হালাল হতে পারে কখনো ওয়াজিব হতে পারে কখনো ফরজ হতে পারে কখনো সুন্নাত হতে পারে আল্লাহ রাসুল বললো তোমরা ফেতরা দাও ফারাদা রাসুল সাদাম সাদাকাতার ফেতের খরচ হয়ে গেল আল্লাহ রাসুল বললেন তোমার অমুক মুখ প্রাণী খেয়েও না হারাম হয়ে গেল রাসুল সাল্লাহ আলী আসাল্লাম একটা কাজ নিয়মিত করলেন সুন্নাত হয়ে গেল রাসুল সাল্লাম একটা কাজ নিয়মিত করার পর করার জন্য আদেশ দিলেন না করালে শাস্তি ঘোষণা করলেন অজীব হয়ে গেল কিন্তু সবগুলোই হাদিস আর সুন্নাত সবগুলোই কি হাদিস সুন্নাত ফরজ যে হাদিস ওটাও হাদিস যে হাদিস দিয়ে ফরজ প্রমাণ হয়েছে ওটাও হাদিস যে হাদিস দিয়ে সুন্নাত প্রমাণ হয়েছে ওটাও হাদিস যে হাদিস দিয়ে ওয়াজিব প্রমাণ হয়েছে ওটাও হাদিস যে হাদিস দিয়ে হালাল প্রমাণ হয়েছে ওটাও হাদিস যে হাদিস দিয়ে হারাম প্রমাণ হয়েছে ওটাও হাদিস আর এই অর্থে হাদিস এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে আহলুল সুন্না আর আহলুল হাদিসের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য